খেয়ে আমাদেরকে খাওয়াইছেন নিজে ভালো পরিধান না করে সুন্দর জামাটি আমাদেরকে পরিধান করে সুন্দর ঘর আজকে বানিয়ে অন্ধকার কবরের আজকে কবরের বাসী হয়ে গিয়েছেন ইয়ার বলার আমিন কবরে কি চলছে আমরা জানি না আপনি তাদের কবরের আজাবকে আল্লাহ আপনি মাফ করে দেন ইয়ার বলার আমিন আজকের মাহফিলে এমন কিছু মানুষ এসে এমন কিছু হাজাত নিয়ে এসেছে যা মানুষকে বললে কোনো কাজ হবে না মানুষের সামনে তারা প্রকাশ করতে পারবে না আল্লাহ আল্লাহ তুমি জানো কি কি হাজাত নিয়ে আজকে মাহফিলে উপস্থিত হয়েছেন আল্লাহ আপনি তাদের সমস্ত হাজাত গায়েব থেকে আপনি পুরা করে দেন বিভিন্ন মানুষ গদের মধ্যে অভাব রয়েছে আল্লাহ ঠিক মতো দুবেলা খেতে পারে না ছোট বাচ্চা ছেলে মেয়ে আছে তাদের জন্য ঠিক মতো খাবার খেতে পারে খাবার নিতে পারে না তাদের ওষুধ কিনতে পারে না আয় আল্লাহ ঠিক মতো চাউ থাকে না ডাল থাকে না তেল থাকে না আপনার থেকে দেখেছেন আল্লাহ আপনি তাদের রিজিক আপনি পৌঁছে দেন আমিন আজকে যারা সমাজ মুসলম কারো কাছে ন্যায় বিচার পাই না আয় আল্লাহ রব্বুল আলমিন আজকে তুমি মুসলিমের চোখের পরে তুমি মুছে দাও যে রব্বাল আলমিন মুসলিমদের যে যে ক্ষতি হয়েছে তার চেয়ে আপনি কোটি গুণ আপনি তাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেন ইয়া রব্বাল আলমিন গরিবের মুখে হাসি ফুটে দেন আয়াল্লাহ দ্বারা দন সম্পদশালী মসজিদের জন্য দান করেছে মাহফিলের জন্য দান করেছেন ইয়ারব্বাল আলমিন আপনি তাদের জান মালের হেফাজতের ব্যবস্থা করে দিন ইয়ারব্বাল আলমিন আমরা গুণা করেছি স্বীকার করি এই গুণার কারণ আমাদের ছেলেমেয়েদের হায়াত তুমি কমাই দিও না আমাদের ছেলেমেয়েদেরকে মেধাহীন বানাই দিও না আমাদের ছেলেমেয়েদেরকে মেয়েদেরকে পঙ্গু বানাই দিও না ইয়া রাব্বাল আলামিন আমরা গুনাহ করেছি তোমার কাছে তওবা করতেছি আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করে আমাদের ছেলে সন্তানের হায়াত তুমি বাড়ায়া দাও ইয়া রাব্বাল আলামিন কোন সন্তানের লাশকে বাবার কাছে তুমি তুলে দিও না আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আমাদেরকে উত্তম বংশধর আমাদের উত্তর শুরু করে কেমন পর্যন্ত আমাদের বংশকে তুমি বাঁচিয়ে রাখি আল্লাহ আজকে একান্নতম স্বাধীনতা দিবস এদেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা ইয়াং স্টার ক্লাবের যুবক আমার যুবক ভাইয়েরা কত কষ্ট করে আজকের মাহফিলকে সাজিয়েছেন অন্তর দিয়ে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে ইয়া আপনি তাদের জীবনকে সেভাবে সুন্দর করে সাজিয়ে দেন আল্লাহ তুমি হাফেজে কোরআন আলেমে রব্বানি কোরআনের ফাঁকি করে তাদেরকে কবুল করে নাও ইয়া রব্বাল আলামিন যে সমস্ত ছেলেমেয়েরা বিবাহের উপযুক্ত হয়ে গেছে আল্লাহ আয় আল্লাহ তুমি তাদের বিবাহের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ বয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থা করে দাও সকলের বুকের ভিতরে কোরআন পড়ার যোগ্যতা তুমি দান করে দাও ছোট ছোট বাচ্চাদেরকে হাফেজে কোরআন বানায় দাও আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবানা অবাল্লিগিনা রমদান ঘরে ঘরে কোরআনেরা রোজা জ্বালায় দাও আল্লাহ কোরআনকে তুমি আমাদের বাংলাদেশের সংবিধান বানায় দাও কোনো যদি অবিচার মজলুম হয়ে যদি বন্দি থাকে তুমি থেকে মুক্তির ব্যবস্থা করে দাও আর সম্মান তাদের রিজিক তুমি বাড়ায় দাও বেশি বেশি ইসলামের খেদমত করবার শক্তি সাহস তুমি দান করে দাও আয় আল্লাহ সত্য কথা বলার তো অভিজ্ঞান করে দাও আমাদেরকে শহীদ হিসেবে কবুল করে নাও اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتي ببلد رسولك يا رب العالمين মৃত্যুর আগে আগে মদিনা শরীফের জিয়ারত নসিব করে দাও খানায়ে কাবাকে চোখ ভরে দেখবার তৌফিক দান করে দাও ইলাহি তবে নামিন কুল্লিল মাসি بإخلاص رجاء للخلاص أقسنا يا قياس المستقيسين بفضلك يوم ما يوخذ بالنواصي